أعوذ بالله والشمس والقمر খেয়াল করতে হবে ওয়াল আর দি দি যেন না হয় ওয়াল আর দি হালকা একটু তাহলে গন্ধ আসবে খেয়াল করতে হবে ঠিক আছে আবার যেন এমন না হয় ওয়াল আউ দি আউ দি এমন যেন না হয় ঠিক আছে হ্যাঁ হালকা ডালের গন্ধ হালকা একটু আসবে কিন্তু ওয়াল আর দি যেন না হয় ওয়াল আউ দি দি দি দি দি দি কিন্তু একেবারে বন্ধ না হয়ে যায় ওয়াল আউ দি দি আউ দি এমন যেন না হয় ঠিক আছে খেয়াল করতে হবে ওয়াল আউ দি ওয়াল وما ওয়ানাফসি বলার দরকার নেই হ্যাঁ ওয়ানাফ বলার দরকার নেই ওয়ানাফ নাফ ছোটটা খালি একটু নিচের দিকে নামাই দিবে ডাক্তার থেকে ঠিক আছে গেলে সিনে উচ্চারণ হয়ে যাবে ফার উচ্চারণ শেষ সাথে সিনে উচ্চারণ ওয়ানাফসি যেন না হয় ওয়াত্তাক তাক তাক আবার যেন এমনও না হয় ওয়াত্তাক কটা জিনিস বললাম তিনটা কটা তিনটা ওয়াত্তাক হবে না ওয়াত্তাক হবে না ওয়াত্তাক হবে না ঠিক আছে ওয়াত্তাক তাক মিডিয়াম করতে হবে ফুজ্জু ফুজ্জু জোর না হয় ফুজু খেয়াল করবে আবার একেবারে ছাড়ে দেওয়া যাবে না আজান তো আজান ছাড়া দেওয়া যাবে না ঠিক আছে আবার আজান আবার বলা যাবে না আজা মিডিয়াম ঠিক আছে কি ভিতর থেকে আসে না তাহলে ভিতর থেকে আসলে এটাই তো ফার্স্ট নাকি এটা শুরু আর এটা শেষ আর খাবারের টাইমে এটা শুরু এটা শেষ বুঝে গেছে খাবার তো নিচের দিকে যায় নাকি মাথার উপর ওঠে মাথার উপর ওঠে এখান থেকে খাও এখান থেকে যায় না পড়া ভিতর থেকে তো আসে এখান থেকে আসে পড়া ভিতর থেকেই তো আসে নাকি হ্যাঁ ভিতর থেকে আসে না শরীর দিয়ে পড়তে হয় না ভিতর থেকে আসে তাহলে এটা কি শুরু আর এটা তাহলে মনে রাখবে এটা একটা টেকনিক ঠিক আছে মনে রাখবা যে পড়ার সময় এটা হলো কি শুরু আর এটা শেষ আর এটা খাওয়ার টাইমে শুরু এটা হ্যাঁ খেয়াল করতে হবে কেন গেছে আমরা বলি না ইস কি জানি হয়ে গেল বলি না বিস্কিট সব শেষ হয়ে গেছে ইস সব শেষ এরকম ঠিক আছে সিনটা কী হবে একবারে পুরা মুখ ঘুরে বের হবে ঠিক আছে খেয়াল করতে হবে felt ফু দিই না আমাদের কেউ চিন্তা করে মুখ বন্ধ করে ফু দিবে ফেটে যাবো না ফু বেরোবে বাতাস বেরোবে বাতাস বেরোবে না এই কারণে ওয়াও ফু ঠিক আছে ওয়াও ফু দিলে যতটুকু গোল থাকবে ততটুকু গোল থাকবে খেয়াল করতে হবে ঠিক আছে